সবাইকে স্বাগত জানাচ্ছি শৈল শহরের রানী নামে পরিচিত দার্জিলিং থেকে বন্ধুরা গত পর্বে আমরা আপনাদেরকে কলিংপং দেখাইছিলাম কলিংপং থেকে আমরা রওনা হয়ে বিকাল নাগাদ আমরা দার্জিলিং এসে পৌঁছাই দার্জিলিংয়ে হোটেল সোনার বাংলাতে আমরা উঠি তো আজকে আমাদের দার্জিলিংয়ে প্রথম দিন আমরা দার্জিলিংয়ের আশপাশে অনেক পর্যটক স্পট আছে এগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কয়েক পর্ব মিলে আশা করি পুরো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমাদের সাথে দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রানী পর্যটকদের খুবই জনপ্রিয় গন্তব্য এটি মেঘে ডাকা এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমাদিত দার্জিলিং চায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব এই চা মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ে জেলায় চাষ করা হয় এছাড়াও দার্জিলিং হিমালয় রেলওয়ে প্রচুর মানুষকে আকর্ষণ করে দার্জিলিং নানা পাত্রে ছড়িয়ে আছে একে একে অনেক দর্শনীয় স্থান এর মধ্যে অন্যতম হচ্ছে জাপানি শান্তি প্যাগোডা তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে জাপানি শান্তি ফেগোড়া বা জাপানি মন্দির নামে আমরা অনেকে চিনি দার্জিলিং শহরের কেন্দ্র থেকে গাড়িতে জাপানি ফেগোড়া যেতে মোটামুটি দশ মিনিট সময় লাগে এটি নির্মিত হয়েছিল জাপানের বৌদ্ধ সন্ন্যাসী তথা নিপ্পজান মিওহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সু পুজির তত্ত্বাবধানে উনিশশো সালে এই ফেগোড়ার ভিত্তিপ্রস্ত স্থাপন করে নিশিতাসু পুজি মহাত্মা গান্ধীর অহিংসা দর্শন তাকে প্রভাবিত করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর দংশলীলা তিনি খুবই বিস্তৃত হন প্রেম এবং মানবতা প্রচার করতে বিশ্বের নানা দেশে তিনি শান্তি পেগোটা গড়ে তোলেন উনিশশো সালে দার্জিলিংয়ের ফেগোটাটি উদ্বোধন করা হয় একটি বৌদ্ধ মন্দির রয়েছে পেগোডার সঙ্গেই সেখানে দেখতে পাবেন নিসি দা তুসু ফুজির ছবি বুদ্ধের মূর্তিও আছে কাঠের সিঁড়ি বেয়ে উঠে বিশাল প্রার্থনা করে যেতে হয় প্রার্থনার সময় যদি উপস্থিত থাকেন ড্রামের তালে তালে এক গভীর প্রশান্তির উপলব্ধি করতে পারবেন ভোর সাড়ে চারটা থেকে ছয়টা এবং বিকাল চারটার থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এখানে প্রার্থনা চলে ভোর সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির আর ফেগোড়া খোলা থাকে দর্শনার্থীদের জন্য এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য পরিশোধ করতে হবে না আপনাদেরকে মন্দিরে পরে যেতে হবে আপনাদেরকে প্যাগোডায় সেখানে আছে গৌতম বুদ্ধের সার অবতার মূর্তি উপবিষ্ট দণ্ডায়মান সাহিত্য এবং ধ্যানস্থ বুদ্ধের জীবন কাহিনীর উপরে ভিত্তি করে বানানো অলঙ্করণ আপনাকে মুগ্ধ করবে চোখে পড়বে প্যাগোডা এবং মন্দিরে স্থাপিত রাজকীয় সিংহের ভাস্কর্য বিশ্ব মানবতা এবং অহিংসার প্রতীক এই প্যাগোডা জাপানের নিজস্ব স্থাপত্য শৈলী অনুযায়ী নির্মিত এটি ফেগড়া উঠলে আপনি দেখতে পাবেন অনবদ্য প্রাকৃতিক দৃশ্য চারদিকে সবুজ আর সবুজ আর দূরে তুষার ডবল পাহাড় বিশ্বের তৃতীয় উচ্চতম সিং কাঞ্চনজঙ্ঘাও চোখে পড়বে তো বন্ধুরা আমরা এখন জাপানি পেগোড়া থেকে চলে যাচ্ছি বাতাসিয়া লুপ বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত এবং পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম বাতাসিয়া লুপ ও গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধ যারা দার্জিলিং ঘুরতে আসেন অনেকেই এই লুপটা দেখে যান এটি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত বাতাসিয়া লুপ হল একটি সরফিল রেলপথ যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়া রেলওয়ের আরোহণের গেডিয়ান কমানোর জন্য তৈরি করা হয়েছিল রেলপথটি একটি সুরঙ্গের মাধ্যমে এবং একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে এটি উনিশশো সালে চালু করা হয়েছিল স্থানটি দার্জিলিং থেকে পাঁচ কিলোমিটার গুম শহরের নিচে অবস্থিত এছাড়াও ভারতীয় সেনাবাহিনী গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে এখানে যারা উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করেন সম্ভবত দার্জিলিংয়ের থেকে মনোরম ট্রেন রুট হচ্ছে এটি বাতাসিয়া লুকের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্য অগণিত দর্শনার্থী এখানে সারাদিন ভিড় জমায় আপনারা যদি টয় ট্রেনে ভ্রমণ করেন সেক্ষেত্রে টয় ট্রেনটা বাতাসিয়া লুপে কিছু সময়ের জন্য অপেক্ষা করে আপনারা টয় ট্রেন থেকে নেমে বাতাসিয়া লুপটা ঘুরে ঘুরে দেখতে পারেন বাতাসিয়া লুপ দেখার সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এর এন্ট্রি ফি হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের প্রথম এপিসোড এই এপিসোডে আমরা দেখলাম বাতাসিয়া লুপ এবং জাপানি টেম্পল আগামী পর্বে আমরা যাব দার্জিলিংয়ের অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর একটি কথা না বলে নয় যারা আমাদের ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আজ বাতাসিয়া লুক থেকে বিদায় নিচ্ছি দেখা হবে দার্জিলিংয়ের অন্য জায়গায় আল্লাহ হাফিজ